হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ফ্রিতে আর্নিং শেয়ার করব অর্থাৎ আপনি একটা এয়ারড্রপ এখান থেকে পেতে পারবেন তবে এই এয়ারড্রপটা সচরাচর যে এয়ারড্রপ আপনারা দেখে থাকেন যে কিছু কয়েন বা টোকেন আমরা পাই যেটা হচ্ছে ভবিষ্যতে যখন লিস্টেড হবে তখন হয়তো আমরা সেখান থেকে কিছু প্রফিট বুক করতে পারবো এই এয়ারড্রপটা সেই রকম নয় এই এয়ারড্রপটা অলরেডি যে কয়েনটা বা যে টোকেনটা আমরা এই এয়ারড্রপ থেকে পাবো এটা অলরেডি লিস্টেড এবং বড় বড় মার্কেট প্লেসে লিস্টেড বাইন্যান্সের মতো মার্কেট প্লেসেও অলরেডি লিস্টেড এবং এই কয়েনটা বাইন্যান্স তাদের একটা প্রজেক্ট লঞ্চ করেছিল বাইন্যান্সেই যেখানে তারা ফ্রিতে কিছু বিএনবি স্ট্যাক করার মাধ্যমে ফ্রিতে কিছু কয়েন মানুষকে দিয়েছিল এবং তারপরে এটা বাইন্যান্সে লিস্টেড হয় এবং যে এয়ারড্রপটা আমি শেয়ার করছি যে অ্যাপসের মাধ্যমে আমাদের কাজটা করতে হবে এই অ্যাপসটা এই কয়েনের অফিসিয়ালি লঞ্চ করা একটা অ্যাপস এটা তাদের ওয়েবসাইটে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে এটা কিভাবে আপনি বুঝবেন আমি এখন আপনাদের দেখিয়ে দেবো না আমি বলে দিচ্ছি শুধু কিভাবে বুঝবেন যে এটা তাদের অফিসিয়াল একটা প্রজেক্ট এটা বুঝতে গেলে আপনাকে একটু কষ্ট করে তাদের ওয়েবসাইটে চলে যেতে হবে আপনি যখন কয়েন মার্কেট ক্যাপে আসবেন এবং দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে সেই কয়েনটাকে ওপেন করে রেখেছি সার্চ করে এই কয়েনটার নাম হচ্ছে এই এফটি হ্যাশ ফ্লো এই সেফটি আপনারা এটা সার্চ করলে এখানে পেয়ে যাবেন এটা already zero point twenty nine সেন্টে এখন প্রাইস চলছে যখন লিস্টিং হয়েছিল তখন আরও উপরে গিয়েছিল প্রায় দশ ডলারের কাছাকাছি গিয়েছিল এখান থেকে আপনারা একটু নিচে আসলে এখানে ওয়েবসাইট লেখা পাবেন ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া ইত্যাদি পেয়ে যাবেন এখান থেকে আপনারা তাদের ওয়েবসাইটে গেলে আমি এখন যে অ্যাপসটা আপনাদের সাথে শেয়ার করব সেটার বিস্তারিত পেয়ে যাবেন তাদের অফিসিয়াল সাইটেই দেওয়া আছে এটাতে যদি আপনারা কাজ করেন আশা করছি যে আপনি যদি এক মাস অর্থাৎ ত্রিশ দিন কন্টিনিউ এখানে কাজ করেন আমি যেভাবে দেখিয়ে দেবো ঠিক সেইভাবে তাহলে অনায়াসে আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন তবে ভালো পরিমাণ বলতে আমি আগে একটু আপনাদেরকে সতর্ক করে দিই এয়ারড্রপে কাজ করার সময় মাথায় রাখবেন যে এখান থেকে আহামরি কিছু হবে না এখান থেকে রাতারাতি আপনি কোটিপতি লাখপতি হতে পারবেন না তবে কিছু ইনকাম এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে অবশ্যই করা যাবে এই প্রজেক্টটা একটা ট্রাস্টফুল প্রজেক্ট এবং আমি নিজে কাজ কাজ করছি অলরেডি আমি বেশ কিছুদিন কাজ করেছি প্রজেক্টটাকে ফলো আপ করেছি এবং এখান থেকে নিশ্চিত আমরা উইথড্র পাবো মাসখানে কাজ করলে আমাদের উইথড্রয়াবল ব্যালেন্স হয়ে যাবে আপনারাও যদি মাসখানে কষ্ট করে কাজ করতে পারেন তাহলে আশা করছি যে আমরা সবাই একসাথে এখান থেকে কিছু উইথড্র নিতে পারবো আমি এখন উইথড্র নেইনি তবে এখান থেকে উইথড্র আপনি নিশ্চিত পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি সো আর কথা বাড়াবো না সরাসরি চলে যাব আমাদের প্রজেক্টে তার জন্যে আমরা অ্যাপসের যে লিঙ্কটা এই মাইনিং অ্যাপস এটা একটা মাইনিং অ্যাপস জাস্ট লাইক আপনার পাই তারপরে যতগুলো মাইনিং অ্যাপস আছে এই ধরনের এই রকম তবে একটু ডিফারেন্ট এটা হচ্ছে প্লে টু আর্ন প্রজেক্ট এখানে কিছু কাজ করে বাড়তি কাজ করেও আর্নিং করা যায় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সব কিছু আশা করছি যে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন এবং সেই সাথে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই ধরনের ভিডিও আমি প্রায়ই নিয়ে আসছি আপনাদের যাতে কোনো ভিডিও মিস না হয় নোটিফিকেশান যখন আপনার কাছে যাবে সেখান থেকে আপনি যেটা প্রয়োজনীয় ভিডিও মনে করবেন সেটা দেখে নিতে পারেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিবেন এই মাইনিং প্রজেক্টটার লিঙ্ক আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেইনি কারণ হচ্ছে এখানে ইউটিউবের কিছু রেস্ট্রিকশন আছে যার কারণে চ্যানেলের ক্ষতি হতে পারে একটু কষ্ট করে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে একটু ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক স্ক্রিনে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এই রকমই এই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন আপনাদের সামনে অপশন আসবে আপনি কী দিয়ে ওপেন করবেন অবশ্যই ক্রোম ব্রাউজার থাকলে ক্রোম ব্রাউজার দিয়ে অথবা অথবা আপনি যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার দিয়ে এটা ওপেন করবেন ওপেন করলে আপনাকে নিয়ে আসবে প্লে স্টোরে এখান থেকে জাস্ট ওয়াইল্ড ক্যাশ যে অ্যাপসটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন wild cash quiz to earn আমি আগেই বলেছিলাম এটা প্লে টু আর্ন প্রজেক্ট এটাকে ইনস্টল করে নেবেন আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি এটাতে জয়েন করবেন কি করবেন না যারা ভাবছেন আমি তাদেরকে একটু হেল্প করার জন্য বলছি যে ভাবনা চিন্তার কিছু নেই কারণ এখানে আপনার কিছু ইনভেস্ট করতে হচ্ছে না আপনি এখান থেকে ফ্রিতে আর্ন করতে পারছেন আর সবসময় আমি এটার আপডেট দিতে থাকবো কখন এটা উইথড্র হচ্ছে কিভাবে উইথড্র করতে হবে উইথড্র যখন শুরু হবে তখন আমি আবার নতুন করে ভিডিও তৈরি করে দিব এবং কোথায় সেল করবেন কিভাবে সেল করবেন সমস্ত তথ্য আমি দিতে থাকবো তার জন্য একটু কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে এখান থেকে আমরা অ্যাপসটাকে ওপেন করে নিব আপনিও আপনার অ্যাপসটাকে ওপেন করবেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে কাজ করতে থাকবেন এবং এই জন্যে একটু খেয়াল করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে হচ্ছে মিস করলে আপনি হয়তো একটা স্টেপ মিস করে গেলেন এবং পরে উজ্জ যদি না পান সেটা একটা প্রবলেম কাজ করলাম উজ্জ পেলাম না যদিও কিছু ইনভেস্ট করতে হচ্ছে না শ্রম তো ইনভেস্ট করতে হচ্ছে তাই না সো uh, এখান থেকে আমরা কি করব গুগল দিয়ে সাধারণত আপনারা চেষ্টা করবেন যে এখানে সাইন ইন করার ফেসবুক দিয়ে করবেন না তার কিছু কারণ রয়েছে আমি এখন সেটা এক্সপ্লেন করব না ভিডিও লম্বা হয়ে যাবে আমি গুগলে ক্লিক করেছি গুগলে ক্লিক করলে এখানে একটু লোডিং নিবে তারপরে আপনার যে গুগল আইডিটা আপনার ডিভাইসে অর্থাৎ আপনার মোবাইলে লগ করা আছে সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে আপনি জাস্ট সেটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আবার কিছুক্ষণ এখানে লোডিং নেবে তারপরে এখানে আমাদেরকে সিলেক্ট করতে বলবে ভাষা এবং আমি কোন কারেন্সিতে এটা উইড্রো নিতে চাই আমি এখানে ইংলিশ সিলেক্ট করে নেক্সট দিলাম সি একটা রিমাইন্ডার দিচ্ছে আমরা এটাতে ইউএসডিটিতেই উইড্রো নিব এখান থেকে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে এখানে চলে গেলে এবার আপনি লিখবেন আপনি মেল না ফিমেল আমি এখানে একটা নতুন অ্যাকাউন্ট করছি আপনাদের জন্য দেখানোর জন্য সেটা আমি এখান থেকে লিখে দিলাম নিচে আপনার নামটা অর্থাৎ ডাক নামটা লিখে দিবেন আমি এখানে ডাক নামটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করলে এখানে আমাদেরকে কিছু টিপস দিবে কিভাবে কাজ করবো ওটা আমরা দেখবো না আপনি চাইলে দেখে নিতে পারেন আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখন হয়ে গেছে এখানে আমরা এখন দেখব কি কি কাজ আমাদেরকে করতে হবে যখন আপনাদেরকে ঠিক এই রকম ড্যাশবোর্ডে নিয়ে আসবে এটা হচ্ছে মেইন পেজ এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন প্রথম যে কাজটা আমরা শুধু মাইনিং করব এখান থেকে আপনি চাইলে কাজ করতে পারবেন আমি দেখিয়ে দেবো ভিডিওর শেষের দিকে তবে এখানে এই যে নিচে যে মাইনিং বাটনটা আছে প্রথমে এই এই বাটনটাতে আমরা ক্লিক করে দেবো মাইনিং বাটনটাতে ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে এখানে আপনারা ট্যাপ নামে একটা বাটন দেখতে পাবেন এই ট্যাপ বাটনে ক্লিক করে দিলে আমাদের মাইনিং কিন্তু শুরু হয়ে যাবে অন্যান্য মাইনিং অ্যাপসগুলোর মতো এখানে এই ট্যাপ বাটনটাতে ক্লিক করে দিলে মাইনিং শুরু হয়ে যাবে এবং আপনি প্রতি চব্বিশ ঘন্টা অন্তর অন্তর এখানে আসবেন মাইনিং শুরু করবেন এবং আপনার যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটাকে ক্লেম করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে ওয়ালেটে এখন এই যে যে মাইনিং ব্যালেন্সটা আমাদের হলো এটা দিয়ে আমরা কি করব এইটা আমরা ওয়ালেটে ক্লিক করে দেখতে পাবো এখানে আমাদের মাইনিং কত ব্যালেন্স জমা হয়েছে এখানে দেখুন অলরেডি আমার কিন্তু তিন হাজার তেতাল্লিশ জমা হয়ে গেছে এখান থেকে আমরা এটাকে স্ট্যাক করব কেন স্ট্যাক করব এখান থেকে স্ট্যাক করলে আমরা এই যে ব্যালেন্সটা আমাদের হচ্ছে আমরা কিন্তু আট লাখ কয়েন জমা হওয়ার আগে এখান থেকে কনভার্ট করতে পারবো না এবং উইথড্র করতে পারবো না সেটার জন্য আমি বলেছি আপনাদেরকে এক মাস এখানে কাজ করতে হবে এই এক মাস সময় প্রত্যেক দিন আমরা যে কয়েনটা এখান থেকে আর্নিং করব সেটাকে আমরা স্ট্যাক করব এবং বিনিময়ে আমরা কিছু বাড়তি কয়েন সেখান থেকে পাবো শুধু শুধু এটাকে ফেলে রেখে তো লাভ নেই স্ট্যাক করলে সুবিধাটা হচ্ছে আপনি কিছু বাড়তি পাচ্ছেন এবং এই স্ট্যাক যে অ্যামাউন্টটা এটা আপনি যে কোনো সময় আনস্ট্যাক করে নিতে পারছেন স্ট্যাক করার জন্য কি করব এখানে আপনি যে গো বাটনটা দেখতে পাচ্ছেন গোতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার টোটাল ব্যালেন্সটা দেখতে পাবেন একটা বাটন ঘর দেখতে পাবেন সক এই সকের মধ্যে আবার আপনি দেখতে পাবেন ম্যাক্স নামে একটা বাটন আছে এই যে ম্যাক্স এটাতে ক্লিক করে দিলে আপনার টোটাল যা মাইনিং হয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে এখান থেকে স্ট্যাক নাও ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আমার ব্যালেন্সটা এখানে স্ট্যাক হয়ে গেছে দেখুন আমার এখানে কিন্তু টোটাল ব্যালেন্সটা স্ট্যাক হয়ে গেছে এবং চব্বিশ ঘন্টা পরে এখানে আমি দেখতে পাবো আমার কতটুকু এখান থেকে প্রফিট আসলো আপনি চাইলে এখান থেকে আনস্ট্যাক অল এই বাটনটাতে ক্লিক করে যে কোনো সময় আপনার এই ব্যালেন্সটাকে আনস্ট্যাক করে নিতে পারবেন এবং যখন আপনার আট লাখ কয়েন হয়ে যাবে তখন এখান থেকে এটাকে উইথড্র করে নিতে পারবেন এছাড়াও এটা গেল মাইনিং আপনি যদি শুধু মাইনিং করেন সেটার কথা আমি বললাম এরপরে আপনি আবার মূল পেজে চলে আসবেন কুইজ টু আর্ন বাটনে ক্লিক করে এখানে দেখতে পাবেন একটু নিচের দিকে গেলে কুইজ টু আর্ন বাটন রয়েছে এটাতে ক্লিক করলে আপনি তিন ধাপে কুইজ খেলার সুযোগ পাবেন এই যে গো বাটন আছে এটা একটা ধাপ এটা একটা ধাপ এর প্রত্যেকটার নিচে থাকা গো বাটনে ক্লিক করলে আপনাকে কুইজের পেজে নিয়ে যাবে এবং এখান থেকে আপনি প্রত্যেকটা কুইজের উত্তর দিবেন যদি সঠিক উত্তর হয় তার জন্য কিন্তু আপনি পয়েন্ট পেতে থাকবেন আপনি এখানে র্যান্ডমলি উত্তর দিলেও দু একটা অবশ্যই সঠিক হয়ে যাবে এবং তার জন্য যতটুকু সঠিক হোক না কেন আপনি তার জন্য কিন্তু এখান থেকে রিওয়ার্ড পাবেন এবং সেটা আপনার ব্যালেন্সে যুক্ত হতে থাকবে তো এইভাবে আপনি এক মাস কাজ করতে থাকুন এক মাস পরে আমরা এখান থেকে দেখিয়ে দেবো কি করে আপনি কনভার্ট করবেন এবং কি করে আপনি উইথড্র করবেন কিভাবে সেল দিয়ে সেটাকে হাতে নেবেন একেবারে এ টু জেড দেখিয়ে দেবো তার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকবেন যে কোনো সময় টেলিগ্রাম গ্রুপে আপডেট আসতে পারে কারণ আমি অনেক আগে থেকে মাইনিং করা শুরু করেছি আমার প্রায় উইথড্রয়েবল ব্যালেন্সের কাছাকাছি ব্যালেন্স হয়ে গেছে আমি যখন উইথড্রটা করব তখন ভিডিও করে এবং টেলিগ্রাম গ্রুপে সেগুলোর সব আপডেট আপনাদেরকে দিয়ে দেবো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন এই প্রজেক্ট সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশন সব সময় যে কোনো ধরনের কমেন্টের জন্য খোলা রয়েছে ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে